আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে বান্দরবনের একটি পাঁচ তারকা রিসোর্টেও যুবলীগের আলোচিত কেন্দ্রীয় নেতা জি কে শামীমের অবৈধ দুই কোটি টাকার সম্পত্তি বের হয়ে এলো এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন বান্দরবনের একটি পাঁচ তারকার রিসোর্টেও যুবলীগের আলোচিত কেন্দ্রীয় নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের মালিকানা রয়েছে রুমা থানচি সড়কে সাত কিলোমিটারে অবস্থিত বিলাসবহুল রিসোর্টে সিলভান ওয়াইন অ্যান্ড ইস্পাতেও তার দুই শতাংশ শেয়ার আছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জসিমউদ্দিন মন্টু তিনি জানান জি কে শামীম সেখানে এ পর্যন্ত প্রায় দুই কোটি টাকা বিনিয়োগ করেছেন পাঁচ তারকা এই রিসোর্টটি তৈরিতে দুইশো কোটি টাকা প্রয়োজন Sylvan Wine Resort and Spa লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার রেজুলেশন কপির তথ্য অনুযায়ী জানা গেছে দুই সালের পাঁচই এপ্রিল একটি বোর্ড মিটিং জেলা সদর তিনশো নম্বর রেজিস্ট্রার্ড অফিসে অনুষ্ঠিত হয় এতে জসিমউদ্দিন মন্টু চেয়ারম্যান ফজলুল করিম চৌধুরী স্বপন ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া শামীম জি কে শামীম ও শামিল উদ্দিন শুভ উপ ব্যবস্থাপনা পরিচালক এবং S H M Mohsin Umme Habiba Nasima Akter Ziauddin Abir ও জাওয়াত উদ্দিন আরবাব পরিচালক হিসেবে আছেন সবার সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যান জসিমউদ্দিন মন্টুকে বান্দরবন সদরের তিনশো তেরো মৌজার আটশো সাত নাম্বার হোল্ডিংয়ের জিরো দশমিক আঠারো সাতত্রিশ একর প্রায় সাড়ে আঠারো শতক তৃতীয় শ্রেণীর জমি বিক্রি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদনের ক্ষমতা দেওয়া হয় এদিকে স্থানীয়রা জানিয়েছেন রিসোর্টের জন্য পরিচালকরা আটচল্লিশ একর জমি অধিগ্রহণের কথা বললেও একশো একর জমি দখল করেছেন আর সেখানে তারা পুলিশের জন্য একটি দ্বিতীয় তল ফাঁড়িও বানিয়েছেন লাইমিপাড়ার কারবারি বীরেন্দ্র কুমার ত্রিপুরা জানান এখানে সাইঙ্গা মারমা সাইঙ্গা ত্রিপুরা নামে দুটি পাড়া ছিল সিলভান কর্তৃপক্ষ মারমাদের কাছ থেকে তাদের জায়গা কিনে নেন এরপর তারা সিলভান আমাদের জায়গাও তাদের বলে দখল করে চলাচলের রাস্তা ঝিরি ঝর্ণা তার কাটা দিয়ে বন্ধ করে দিয়েছে ওনারা আসার আগে আমরা অনেক ভালো ছিলাম লাইমি পাড়ার বাসিন্দা রবার্ট থামজান বম জানান রিসোর্ট মালিকদের সঙ্গে কথা ছিল তারা ঝিরিতে হস্তক্ষেপ করবে না কিন্তু তারা কার্যক্রম শুরু করার পর কাটাতারে ভেড়া দিয়ে ঝিরির উপর থেকে নিচ পর্যন্ত বন্ধ করে দিয়েছে এছাড়া ঘাস মারার বোতল ফেলে তারা ঝিরির পানি বিষাক্ত করেছে জীব বৈচিত্র্যের ক্ষতি করেছে এখন আমরা ঝিরির পানিতে দুর্গন্ধ পাচ্ছি ক্ষুদ্র গোষ্ঠীর অভিযোগ ভিত্তিহীন দাবি করে জসিমউদ্দিন জানান আমাদের প্রতিষ্ঠানের নামে মোট আটচল্লিশ একর জমি অধিগ্রহণ করা হয়েছে এর বাইরে এক ইঞ্চি জায়গাও দখল করা হয়নি কোনো ব্যক্তির নামে নয় এটা কোম্পানির নামে নেওয়া হয়েছে এই নামেই আমরা জায়গা কিনেছি এদিকে পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে বান্দরবনের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন আমি আসার বহু আগে থেকেই এই প্রতিক্রিয়া চলমান আমি আসার পরে তাদের সঙ্গে আমাদের ঊর্ধ্ববতন কর্তৃপক্ষের কাগজপত্র মিলিয়ে দেখেছি পুলিশ সুপারের পক্ষ থেকে নাম দেওয়া লাগে বিধায় আমার নাম দেওয়া হয়েছে লেখাই আছে পুলিশ সুপারের পক্ষে সেখানে আমাদের আগেই ফাঁড়ি ছিল সেটি পুরনো হওয়ায় তারা নতুন বিল্ডিং করে দিয়েছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থেকে দান নিলে পুলিশ পরবর্তীতে প্রভাবিত হতে পারে কি না এমন প্রশ্নে তিনি জানান জনস্বার্থে পাবলিকের কাছ থেকে পুলিশের দান বা অনুদান নেওয়ার অনেক নজির আছে পুলিশের ফাঁড়ি তদন্ত কেন্দ্রে জায়গা অনেক গণ্যমান্য ব্যক্তি দান করেছে এরকম নজির দেশে অনেক আছে তিনি আরও জানান সুযোগ সুবিধা দেওয়ার শর্তে তাদের কাছ থেকে কোনো জায়গা নেওয়া হয়নি ফলে তাদের দ্বারা প্রভাবিত হওয়ার কিছুই নেই তাদের বিরুদ্ধে এখন কিছু কিছু অভিযোগ আমাদের কাছে আসে তবে জায়গাটি নেওয়ার সময় কোনো ধরনের অভিযোগ পাইনি এখন যেসব অভিযোগ আসছে সেগুলো যথাযথভাবে তদন্ত করা হচ্ছে পুলিশ বিভাগকে তারা জায়গা দিয়েছে বলে আইনের বত্তয় ঘটালে পার পাবে না রিসোর্ট সূত্রে জানা যায় গত তেইশে আগস্ট সেখানে ride amusement park wash tower water ride ও গেম জোন স্থাপনের জায়গা পরিদর্শন করেছেন চীন ভারত ও বুয়েটের পরামর্শক দল সিঙ্গাপুর থাইল্যান্ডের প্রকৌশলীরা রিসোর্টের ডিজাইন করেছে মূল কাগজের দায়িত্বে আছে বুয়েট দুইটি ভাগে রিসোর্টটির কার্যক্রম চলমান রয়েছে পাঁচ তারকা বিশিষ্ট রিসোর্টটির নির্মাণ শেষ হলে সেখানে দুইশো জন পর্যটক রাত্রিযাপন করতে পারবেন রিসোর্টের ভেতরে পাঁচ থেকে ছয়টি আধুনিক মানের রেস্টুরেন্ট থাকবে থাকবে আধুনিক মানের সুইমিং পুল ও জিম ক্লাব সহ ছয়টি গোল্ফ ক্লাব আগামী দুই সালের এক জানুয়ারি রিসোর্টটি উদ্বোধনের কথা রয়েছে প্রসঙ্গ গত শুক্রবার রাজধানীর নিকেতনের নিজ কার্যালয় থেকে ছয় দেহরক্ষী সহ যুবলীগের কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ এফডিআর মদ ও অস্ত্র উদ্ধার করা হয় জি কে শামীমের পূর্ণ নাম এস এম গোলাম কিবরিয়া শামীম নারায়ণগঞ্জ শাখা আওয়ামী লীগের সহসভাপতিও তিনি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ